হ্যালো ভিয়ার্স ইউটিউবের পক্ষ থেকে আমি উজ্জ্বল হয়ে আছি আপনাদের পাশে নিত্য নতুন নতুন নতুন ট্রিক্স নিয়ে অনলাইন ট্রিক্স নিয়ে আজকেও একটি তেমন একটি ডিটেল ভিডিও তৈরি করেছি ইউটিউবটি আমরা কীভাবে ফ্রি ফ্রি অডিও আমরা ডাউনলোড করতে পারবো প্রথমে যেতে হবে আমাদের ক্রিয়েটর স্টুডিও হ্যাঁ বন্ধুরা আমরা অনেক ক্রিয়েটার স্টুডিও চলে এসেছি এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ বন্ধুরা আমরা এখানে যাব ক্রেটে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে লেখা আছে ফ্রি মিউজিক এখানে লেখা আছে সাউন্ড ইফেক্ট তো দরকার নেই আমরা ফ্রি মিউজিক আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো অসংখ্য ক্লেমের যেখানে দেওয়া আছে ইউটিউব থেকে যেগুলো আমরা ফ্রিভাবে ইউজ করতে পারবো কোনো রকম কপিরাইট সিক্রেট ক্লেম ছাড়াই তবে এগুলো কতগুলো এগুলোর মধ্যে কতগুলো <clears throat> নিয়ম আছে যেমন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একটা মানুষ আছে বা মানুষ আকারে একটা ইয়ে আছে দেখা যাচ্ছে এই ধরনের যদি যেগুলোতে যেগুলো যেগুলো অডিওতে এই ধরনের ইয়ে আছে মানুষের মতো একটা ফটো বা ছবি আছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলোতে ইউজ করার জন্য আমাদেরকে যেতে হবে কি করতে হবে বন্ধুরা আমরা দেখেন এই ধরনের অডিও আমাকে ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সোর্স এবং আর্টিস্ট দেখতে পাচ্ছেন আমরা সবাই অবশ্যই সোর্স এবং আর্টিস্ট শুধু আমরা এটা কপি করে দিলে চলবে ভিডিও ডিসক্রিপশনে সোর্স এবং আর্টিস্ট এই লিঙ্ক দুটা আমরা ভিডিও ডিসক্রিপশনে শুধু কপি কপি করে এখানে দিলে আর কোনো রকম কপিরাইট থাকবে না বন্ধুরা আর এগুলো ছাড়া বা এরকম এরকম এরম চিহ্ন ছাড়া বা মানুষের মানুষের মতো এরকম চিহ্ন ছাড়া যেগুলো আছে ভিডিও এগুলো আমরা সরাসরি আমার ইউটিউবের ভিডিওতে আপলোড দিতে পারবো কোনো কিছু করতে হবে না এবং কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না আমরা সিম্পলি সিম্পলি আছে আমরা এখানে টেস্ট করতে পারবো এভাবে এখানে আমরা টেস্ট করতে পারবো এভাবে আপনার এখানে টেস্ট করার জন্য আছে বাটন আর এদিকে আছে আপনাদের ডাউনলোড লিঙ্ক এখানে আমরা যদি ক্লিক দিই সরাসরি আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের হ্যাঁ, দেখতে পাচ্ছেন অবশ্যই ডাউনলোড হচ্ছে ডাউনলোড হ্যাঁ, হচ্ছে তো বন্ধুরা আশা করি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে আর ভালো যদি না লাগে অবশ্যই আপনারা তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন পরবর্তীতে আমি সুন্দর করে আরও ভালো মতো টিউটোরিয়াল ভিডিওগুলো তৈরি করব আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন